সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এটা হচ্ছে সমুদ্র সৈকত এটির নাম হচ্ছে জুমেরা বিচ জুমেরা বিচ নামে সবাই এটিকে চিনেন এখানে আসলে এত রোদ যে এই খালি চোখে তাকানো বা থাকা